Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমাদের ট্রিটমেন্ট স্নাইপার গানটা দিয়ে হ্যাঁ গাইস স্নাইপারের মধ্যে আমাদের ট্রিট করা যায় বা আমাদের টিমমেটদেরকে হিল করা যায় এমন নতুন একটা গান আমাদের গেমে আসতে আছে আজকে আমরা ওই গানটা দিয়ে অ্যাডভান্স সার্ভারে পুরোটা ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে আছি শুধু তাই নয় গাইস আমাদের ম্যাচের ভিতরে খুঁটিনাটি কয়েকটা জিনিস নতুন এসেছে সেগুলো আমরা দেখাবো এবং ডিটেলসে আলোচনা আলোচনা করতে যাচ্ছি তো গাইজ একটা মুড তো মিস করো না তো without wasting any more time let's start our today's video সার্ভারের আরও একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি স্টোতে এবং আজকে আমরা করতে যাচ্ছি আমাদের নতুন ট্রিটমেন্ট স্নাইপার গানটার চ্যালেঞ্জ এইটা আসলে তেমন কোনো চ্যালেঞ্জ টাইপের ভিডিও না কারণ আমাদের চ্যালেঞ্জ টাইপ ভিডিওতে আমরা সিরিয়াসভাবে কিলগুলো করি আমাদের পুরোটা ম্যাচে ভুইয়া লাগে এই টাইপের কিছু কিন্তু আমাদের যেহেতু অ্যাডভান্স সার্ভার রয়েছে আর এই সার্ভারে হচ্ছে বট আইডি দেয় দেখতে পারতো এর জন্য আমাদের একেবারে প্লেয়ারগুলো হচ্ছে বট পড়ে আমাদের সাথে যেগুলো পড়ে সেগুলো বট আর ওগুলোকে মেরে তেমন কিছু নেই আমি জাস্ট দেখাবো তোমাদেরকে এই গানটা কেমন করে কাজ করে এবং এই ম্যাপের ভিতরে আমাদের দেখতে পারবো ছোটোখাটো অনেক কিছু নতুন এসেছে ওই জিনিসগুলো তোমাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব যেমন এখানে একটা জিনিস রয়েছে ওয়েস্ট এইচপি বুস্টার তো এই জিনিসটা যদি আমরা নেই তাহলে আমাদের ওয়েস্ট যে এই ওয়েস্টের যে এইচপি রয়েছে ওয়েস্টের একটা হেলথ রয়েছে ওই জিনিসটা আমাদের বাড়ানোর চেষ্টা করে বা বুস্ট করে আর অন্যদিক দিয়ে এটা আমাদের হেলমেটের জন্য পাওয়া যায় গাইজ আরে আরেকটা নতুন জিনিস রয়েছে আমাদের হেলমেট থিকনার তো থিকেনার বা থিকনার ওইটার প্রোনাউন্স আমি ঠিকমতো করতে পারতেছি না তো এই জিনিসটা আর ওই যে ওইটা হচ্ছে আমাদের এইচপিটা বুস্ট করে আর এইটা হচ্ছে আমাদের লাইক লেভেল থ্রি এর যদি আমরা হেলমেট ই করি তাহলে যে মনে হয় ড্যামেজটা একটু কম পাওয়ার চেষ্টা করে এই টাইপের কিছু এছাড়া গাইজ এই দুইটা জিনিসে ভেস্ট এবং হেলমেটের জন্য পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের নতুন ট্রিটমেন্ট স্নাইপার গানটা দেখতে মনে হচ্ছে সুইয়ের মতো সামনেটুকু দেখা গাইজ একটা চিকন একটা সুই এনেমিকে এটাতে গুতা দিব রে গাইজ এই জিনিসটার পজিটিভ এবং বা এই গানটার পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে পজিটিভ দিকগুলো আগে বলি প্রথম কথা হচ্ছে এটাতে কোনো টাইপের এমও লাগে না জাস্ট রিচার্জ করা লাগে সেকেন্ড কথা হইতেছে এই গানটা দিয়ে আমরা ট্রিটমেন্ট টিমমেটদেরকে হিল করতে পারবো তাও আবার অনেক লং রেঞ্জে থার্ড কথা হইতেছে এটা হচ্ছে আমাদের এনিমিকে ড্যামেজ দিতেও হেল্প করবে আর নেগেটিভ যে জিনিসগুলো একে হচ্ছে এই গানটা যদি আমরা নেই তাহলে একটা গান আমরা নিতে পারবো না আমরা শর্ট রেঞ্জের এবং লং রেঞ্জের গান তো নেওয়া লাগেই তো যে কোনো একটা গান আমরা বাদ দিয়ে তারপর এই গানটা নিতে হবে যেহেতু এটা পিস্তলের স্লটে না এটা মেইন গানের স্লটেই রয়েছে আর তার থেকে সব থেকে খারাপ যে জিনিসটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে এটার রেট অফ ফায়ার বলতে পারো অনেক কম এটা একটা গুলি করার পরে অনেকক্ষণ থেমে লাইক দুই থেকে তিন সেকেন্ডের মতো থেমে তারপর যে আরেকটা গুলি তৈরি করে কিছুটা এটা হচ্ছে এডাব্লিউএম এর মতো এটা এডাব্লিউ বলা যায় কিন্তু এডাব্লিউএম এর যেমন একটা গুলি করার পর ছোট্ট একটা রিলোড হয় না নর্মাল যে রিলোডটা ওইটা ছাড়াও কিন্তু আমাদের হালকা একটু রিলোড হয় তারপর যে সেকেন্ড গুলিটা করে তো এটাতে তো কোনো টাইপের রিলোড নেই এর জন্য মনে করো এটাতে যেহেতু আমাদের এমন এই তো রিলোডও নেই এর জন্য হালকা একটু থামে তারপরে যে হচ্ছে এরপরে গুলিটা করে কিন্তু এইখানে দেখতে পারতেছো আমরা নর্মাল টাইমে এম টু বা এডাব্লিউএম যেভাবে চালাই সুইচ করে করে তাড়াতাড়ি করে করে চালাই যেন রিলোডটা না আসে ওইভাবে কমরে আমরা এই গানটাও চালাতে পারবো না হলে দেখো দুই থেকে তিন সেকেন্ডের মতো ওয়েট করতেছে ভাই আস্তে আস্তে আস্তে আস্তে করে তো আমরা যদি সুইচ করি তাহলে যে ওই রিলোডের টাইমটা আবার রিলোড তো দিচ্ছে না আমরা হালকা একটু লেট করতেছে পরের গুলিটা মারার জন্য ওই টাইমটা আর লাগবে না আমরা এনিমি পেলাম গাইজ আমি বুঝতেছি না লাইক বট পড়েছে ঠিক আছে ম্যাচে কিন্তু বটকে আশেপাশে পড়ে না সবকে ম্যাচে ম্যাপের মাঝখানে নামে নাকি যাই গাইজ এনিমিকে ড্যামেজ দেখি কেমন টাইপের ড্যামেজ দেয় ও ভাই প্রথমগুলো হেডশট লেগে গেছে রে দুইশো করে হেডশটের ড্যামেজটা দিল বডি শটের ড্যামেজটা কত দেয় দেখি সাতষট্টি করে বডি শটের ড্যামেজ দিল এখন ওদের ওয়েস্টের ড্যামেজ আগে থেকে ড্যামেজও থাকতে পারে দেখা যাক আমরা কোনো টাইপের রিয়েল প্লেয়ার পাই কিনা তাহলে যে ড্যামেজ দিয়ে বুঝতে পারবো যে কেমন ড্যামেজ দেয় আর এখানে দেখতে পাচ্ছ যে কত দেরি হয় একটা পর একটা গুলি করতে গেলে আর আমার মনে হচ্ছে পার্সোনালি যে আমাদের যদি এমও অ্যাড করতো না এই গানে তাহলে যে আরও ভালো হতো কারণ রিচার্জের জন্য আমরা আনলিমিটেডভাবে ইচ্ছা মতো মারতেও পারতেছি না আর অন্যদিক দিয়ে আমাদের রিচার্জ হইতেও একটু টাইম লাগে আর গাইজ আমাদের নতুন আরেকটা জিনিস এসেছে এখন থেকে তোমরা একটা একটা করে ড্রপ অল্প অল্প করে ড্রপ করতে পারবা যেমন মনে করো একাধিক জিনিস যেইখানে রয়েছে আমাদের দুইটা এমও রয়েছে ওর মধ্যে থেকে যদি একটা এমও আমরা ফলাতে চাই তাহলে একটা এমও আমরা ফলাতে পারবো এছাড়া মাঝে মাঝে আমাদের টিম টিমমেটদেরকে একটা মেডকিট দেওয়া লাগে কিন্তু আমাদের কাছে থাকে হচ্ছে দুইটা মেডকিট তো তখন যে আমরা দুইটা মেডকিটই ফালানো লাগে কিন্তু এখন থেকে দেখতে পারতেছো গাইজ আমরা ফালানো টাইমে অপশন পাবো যে আমরা কতটুকু এমও ফালাতে পারবো আমরা যদি এআর এমও বা এস এমজি এমও থাকে তিরিশটা ওর মধ্যে থেকে গুনে গুনে তোমরা পাঁচটা দশটা পনেরোটাও ফালাতে পারবে এই অপশন নতুন আস্তে আস্তে গাইজ আমাদের গেমে আর গাইজ আমাদের কেন জানি টিমমেটদের সাথে আমাদের ম্যাচ স্টার্ট করতে দিচ্ছিল না একে তো আমরা অটো অটো ম্যাচ অন করে টিমমেটদের সাথে স্টার্ট করতে হইতো যেহেতু আমাদের এটা অ্যাডভান্স সার্ভারের আইডি তো অটো ম্যাচ অন করে আমাদের টিমমেটদের সাথে স্টার্ট করতে দেয়নি যার কারণে টিমমেটদেরকে রিভাইভ করলে কেমনভাবে রিভাইভ হবে এটা আমরা দেখতে পারতেছি না আপাতত তো আমাদের শুধুমাত্র এনিমিদেরকে মেরে মেরে দেখা লাগতেছে যে কেমন ড্যামেজ দেয় সুইচ করে করে ছুটি মারি দেখতে পাচ্ছি সুইচ করে মারলে আমাদের রিলোডের তেমন একটা প্যারা লাগতেছে না তার উপর দিয়ে আমরা কিন্তু ভালো একটা ড্যামেজও পাচ্ছি আর এনিমিকেও ইজিলি মারতে পারতেছি এখানেও দেখতে পারলে কিন্তু এরকম করে বেশিক্ষণ আমরা সুইচ করতে পারবো না কারণ আমাদের একশো পার্সেন্ট ফুল হয়ে যাবে আর তারপর যে আমাদের গান থেকে গুলি বেরোবে না আমাদের চার্জ হওয়া লাগবে আর চার্জ হয়তো মাঝে মাঝে একটু টাইম লাগে আর এর জন্য আমার মনে হচ্ছিল যে এমও যদি অ্যাড করতো তাহলে আরও ভালো হতো কারণ এমও অ্যাড করলে আমরা নিজেদের মতো করে এমও নিতাম তারপর যে রিলোড করে করে মারতে পারতাম আর এইভাবে করে যদি আমি মারতে চাই তাহলে যে দুইটাই স্নাইপার লাগবে তাহলে আমি শর্ট রেঞ্জের গানও ইউজ করতে পারতেছি না এম এ টু বি এর ফায়দাটাও নিতে পারতেছি না আর এ ডাব্লিউ এম এর ড্যামেজটাও পাইতেছি না তো তোমাদের অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করা লাগবে আবার এই গানটা দিয়ে আমরা যেহেতু টিমেরদেরকে রিভাইভও করতে পারতেছি তা বা হিল করতে পারতেছি ওইটার জন্য আমাদের কিন্তু বেনিফিটও রয়েছে পুরোপুরি মানে নতুন একটা জিনিস তোমাদেরকে দেখা যাচ্ছে যেটা এখনো পর্যন্ত আমি ঠিকমতো বুঝে উঠতে পারিনি এই নিমিটাকে আগে মারেনি চান্দুরে মাথাটা কই তোমার মাথা দেয় ধরা পারা যাক কিরে হেডশটটা দেখছো মাঝে মাঝে অনেক কম পড়ে যাই হোক এটার মাথায় মনে লেভেল থ্রি এর হেলমেট ছিল আর এইটা হচ্ছে ওই নতুন জিনিসটা ভেন্ডিং মেশিন আমাদের বাজার অথবা এটিএম বুথ যাই বলো না কেন এইটা পিকের একেবারে মাঝখান বরাবর রয়েছে আর এইটার উপর দিয়ে লাইট জ্বলতেছে পিছন থেকে কে মারতেছে এটা আবার রিয়েল প্লেয়ার হতে পারে একটু কভার নিয়ে নিয়ে যাই এইটার প্রথম কথা এটা লাইট জ্বলতেছে কেন দ্বিতীয় কথা এইটার দেখার পিকে আর মাঝখানে কেন এখানে থাকার কিন্তু কথা না আর তৃতীয় কথা এই ভেন্ডিং মেশিনের কাছে যদি আমরা যাই তাহলে দেখতে পারবা তোমরা যে এইটাতে ভেন্ডিং মেশিনের মতো না এইটাতে দেখতে পাচ্ছ লেভেল ফোর এর বেস্ট হেলমেট রয়েছে আবার এম এইট টু বিও রয়েছে তো নর্মাল ভেন্ডিং মেশিনে কিন্তু আমাদের এগুলো নেই তো এইটা একটু আলাদা তার উপর এটাতে লাইট জ্বলতেছে এমন হতে পারে আমরা নেক্সট ডে ভেন্ডিং মেশিন কিন্তু সামন করতে পারতে পারি এমনও হতে পারে গাইস কিন্তু এই টাইপের কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি যে ভেন্ডিং মেশিন কীভাবে সামন করবো বা কিছু এটা ব্যাপারে আমরা যখন নেক্সট আপডেট পাবো তখন আমি তোমাদেরকে জানিয়ে দিবনি আর এখন পর্যন্ত এটাই আমাদের রিয়েল প্লেয়ার এটাকে আগে মেরে নিল চান্দু দেখি ডিস্টার্ব এ শটগান দিয়ে মারতো তোরা কি এ হ্যালো তারা তোরা একটা গ্লোয়াল মারা লাগবে কি রে কে এম এইটিন এইটি সেভেন গ্লোয়ালের ভিতর দিয়ে মারা নাকি দূর ভাই এটা ঠিক না ইয়াও গাইস মনে হচ্ছে এই যে এই জিনিসগুলো যেগুলো ক্লিয়ার করা লাগবে আর এছাড়া আমাদের নতুন আর কি কি রয়েছে আর এছাড়া আমাদের ক্যারেক্টারও রয়েছে ওগুলো নিয়ে আমি ক্লিয়ার করার জন্য একটা ভিডিও মেবি আপলোড করতে পারি আর তাছাড়া গাইজ আমাদের এই মুডটা দেখতে পারতো সো এই মুডটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা কর মানে চেয়েছিলাম কিন্তু এই মুডটা আমি ভেবেছিলাম আরও বড় হবে যেমন আমাদের ফল গাইজগুলো অনেক বড় হয় আর অনেকগুলো রাউন্ড থাকে কিন্তু এটা মাত্র দুইটা রাউন্ডে খেলা শেষ হয় যেমন মনে হয় ভবিষ্যতে আরও রাউন্ড আসতে পারে তো যেহেতু দুইটা রাউন্ড এর জন্য আমি কোনো টাইপের ভিডিও এটার ব্যাপারে আপলোড করবো না কারণ একেবারে ছোট ভিডিও হয়ে যাবে ওইটার ব্যাপারে কিন্তু আমার কাছে মুডটা অনেক বেশি মজা লেগেছে দুই রাউন্ডের হলেও মুডটা অনেক বেশি মজার রে ঘুরিয়েওয়ালাকে নিয়ে খেলতেছিলাম যাই গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কি কি নেক্সট এর অ্যাডভান্স সার্ভারের ব্যাপারে ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানিয়ে দিও আর যদি ভালো লাগে থাকে আজকের ভিডিও অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটোখাটো হলে একটা কমেন্ট চার তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্তই till next video or stream Allah হাফেজ গাইজ পিস